ভাই আপনার দি খবর নাই ভাবতাছি আরে গেছেন নাকি বল মইরেই গেছেন ধর্মিয়া কি কইতাছেন ধর্মিয়া কি কইতাছেন ওর তো কারণ আছে বাকি টাকার খবর নাই টাকা দিবেন কবে আজকে নাইলে কালকে টাকা দিবি আজকে বাকি নিয়া খাসকে আজকে নাইলে কালকে আর কালকে নাইলে পশু পশু নাইলে পশু হালা আমরা কি মশু আছে নি যদি কলে চাইছো মিলি আঠা আছে আচ্ছা তো একদম সত্তর টাকা দাদা হয়েছেন কি কইতাছেন যাতা রেট দিলাম বাটা সালা তারপরে তো স্টার্টা ভাই সাইড গায় দিলে দেন না দিলে মাল রাখা দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি রেখে দেন আপনি আপনাকে মরে জায়গা মতো রেখে দেন ফুটুনি করতে আহে ভালো মন্দ চিনে না আইয়া খালি হাতায় বাজান দাম হইনা আর কিনে না